পাখি রে Love. কথা আগে যদি জানতাম পাখি সব হবে অসাতা পাখি ও পাখি যাইয়া শিখাইতাম তোদের কথা আগে যদি জানতাম আমি সবে অজাতা পাখি রে ওরে বলে নয়ারু জানু বলে যাচাই যাচাই করো বনেতে ঘুরাইয়া পাখি রে ও পাখি রে পাখি পাইব মনে মনে ভালো মন্দ কইর যাচাই বনেতে পুরাইয়া পাখি রে ওরে মিজান বলে রাখছি আমি ওরে মিজান বলে রাখছি আধার খাসাতে চড়াইয়া পাখি উড়াল দিচ্ছে রে উড়ালি হইয়া আগের মতো খায় না দানা হাতে বসিয়া পাখি উড়াল দিচ্ছে রে পাখি উড়াল দিচ্ছে রে জালি হইয়া আগের মতো খায় না জানা হাতে বসিয়া পাখি উড়াল দিছে রে পাখি উড়াল দিছে রে উড়ালে আগের মতো খায় না দানা তাতে বসিয়া পাখি উড়াল দিয়েছে